জিন নামটি শুনলেই মানুষের মনে নানা কৌতূহল জেগে ওঠে আর তার সঙ্গে যদি জড়িয়ে পড়ে বিশাল বিশাল পাহাড় তাহলে তো আর কথাই নেই ব্যাপারটি হয়ে ওঠে আরও রহস্যময় আজ আপনাদের তেমনই এক জিনের আড্ডা যে পাহাড়ে বা জিনের পাহাড় নামে খ্যাত এমন এক রহস্যময় জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দেব তো চলুন জেনে নেওয়া যাক রহস্যকেরা জিনের পাহাড় রহস্য সম্পর্কে ভিডিওটি শুরুর আগে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ওয়াদি আল জিন বা জিনের পাহাড় যে নামেই পরিচিত হোক না কেন জায়গাটিতে পৃথিবীর অবাক করা সব ঘটনা ঘটে সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই জিনের পাহাড় রহস্য ঘেরা এ পাহাড় সম্পর্কে মানুষের কেন এত আগ্রহ রহস্য ঘেরা এ পাহাড় সম্পর্কে মানুষের এত আগ্রহ কেন সে তথ্য অনুসন্ধানে যাত্রা জিনের পাহাড় নামক স্থানে করে এই পাহাড় কোনো এক অদৃশ্য শক্তি সব কিছুকে উপরের দিকে টানে যাত্রাপথে চোখে পড়ে বিশাল বিশাল পাহাড় আর তাতেই গা ঘেসে যেতে হয় চীনের পাহাড়ে দুই সালের দিকে সৌদি সরকার ওয়াদি আল বায়দায় একটি সড়ক তৈরির পরিকল্পনা করেছিল কিন্তু তাতেই ঘটে বিপত্তি তিরিশ কিলোমিটার পর্যন্ত রাস্তা করার পর হতে বিপরীত হতে দেখা যায় হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি ধীরে ধীরে মদিনা শহরের দিকে একা একাই চলে যাচ্ছে চলার পথে যে রাস্তাটি দেখা যায় সেটি জিনের পাহাড় পর্যন্ত গিয়ে থেমেছে রাস্তাটি আরও সামনে নেওয়ার ম্যাপ থাকলেও নাকি সেটি আর সামনে নিতে পারেনি বেশ কয়েকবার চেষ্টার পরেও নাকি সম্ভব হয়নি রাস্তার কাজ এগিয়ে নিতে রাস্তার সব কিছুই ঢালুর বিপরীত অর্থাৎ উঁচুর দিকে গড়ায় সাধারণ নিয়মের একেবারেই উল্টো রহস্যগেরা এই পাহাড়ে গাড়ি ও ঢালির বিপরীতে চলতে শুরু করে তাও আবার ছোটোখাটো বস্তু হলে কথা ছিল এই অদৃশ্য শক্তি টেনে নিয়ে যায় কয়েক টন ওজনের গাড়িকে প্রায় একশো কিলোমিটার স্পিডে পানির বোতল কিংবা পানি ঢেলে দিলে সেটিও বিপরীত অর্থাৎ উঁচুর দিকে গড়ায় অনেকেই ধারণা করেন জায়গাটিতে প্রচুর চুম্বকীয় পদার্থ রয়েছে বিধায় এমন ঘটনা ঘটে কিন্তু জায়গাটি সম্পর্কে বেশ কয়েকবার গবেষণা করেও নাকি মেলেনি তেমন কোনো সুস্পষ্ট তথ্য এমন রহস্যময় চীনের পাহাড় ঘিরে নানা কৌতূহলের সৃষ্টি হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই হাজার হাজার পর্যটক ছুটে আসেন এটি দেখতে প্রতি বছর হজ কিংবা ওমরা করতে আসা মানুষও এই রহস্যগেরা জিনের পাহাড় দেখার জন্য ভিড় করে তবে দুনিয়া জোড়া জ্ঞান বিজ্ঞানের এত প্রসারের পরও আজও অবধি অভার এই রহস্যের উদ্ঘাটন করতে পারেনি কেউ আজও বিস্ময় সৃষ্টি করে চলেছে এই অদৃশ্য শক্তির পাহাড় এই পাহাড় সম্পর্কে আপনার কি ধারণা তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে আবারও অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ